বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি আকরামুল হক ভারতের মেঘালয়ের রাজধানী শিলং থেকে আমরা এখন অবস্থান করছি শিলং থেকে সাতান্ন কিলোমিটার দূরে সেরাপুঞ্জি গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা ছিলাম সেরাপুঞ্জির সেভেন সিস্টার ফলসের চূড়ায় আজকে আমরা যাব সেরাপুঞ্জির সেভেন সিস্টার ফলস থেকে একটু দূরে বাংলাদেশ ভিউ পয়েন্টের কাছাকাছি যেখান থেকে বাংলাদেশ দেখা যায় সেভেন সিস্টার ফলসের চূড়া যে একটা পার্ক আছে এটাকে থাংরাং পার্ক বলা হয় আমরা সেভেন সিস্টার ফলসের চূড়ায় কিছু সময় কাটিয়ে এখন চলে আসছি বাংলাদেশ ভিউ পয়েন্টের কাছাকাছি জায়গায় যেখান থেকে সেভেন সিস্টার ফলসকে পুরোপুরি দেখা যায় বাংলাদেশ ভিউ পয়েন্টের কাছ থেকেই এই সেভেন সিস্টার ফলসটাও দেখা যায় আপনারা পূর্বে জেনেছেন সেভেন সিস্টার ফলসকে থিয়াং জলপ্রপাত নামেও ডাকা হয় এর মেন বৈশিষ্ট্য হচ্ছে এর ষাটটি জলধার যা দূর থেকে খুব সুন্দরভাবে দেখা যায় আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব থিয়াং জলপ্রপাত বা সেভেন সিস্টার জলপ্রপাতের যে ষাটটা দ্বারা যে ষাটটা দ্বারার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল seven sister falls seven sister ফলসটি মসমাই গুহার খুব কাছাকাছি আপনারা যারা সেরাপুঞ্জি ঘুরতে আসবেন সেভেন সিস্টার ফলসটা ঘুরার পরে মসমাই গুহাটাও ঘুরে দেখতে পারেন খুবই চমৎকার একটা জায়গা আগামী পর্বে আপনাদেরকে আমরা মসমাই গুহা দেখানোর চেষ্টা করব সেভেন সিস্টার জলপ্রপাত বা নো সিংথিয়াং জলপ্রপাত আপনারা যারা ঘুরতে আসবেন প্রথমে জলপ্রপাতের চূড়া থেকে দেখার চেষ্টা করবেন যা আমরা গত পর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে সেরাপুঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ হচ্ছে সেভেন সিস্টার ফলস আপনি যখন দূর থেকে এর জলপ্রপাতের ধারাগুলো দেখবেন দৃশ্যগুলো দেখবেন আশা করি আপনার মন ছুঁয়ে যাবে খুব একটা দুর্দান্ত দৃশ্য যা দেখতে পারবেন এটি এক রাস্তার পাশেই এই প্লেসটা এর উল্টা দিকে কিছু দোকান আছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রিয়জনের জন্য টুকটাক কেনাকাটা করে নিতে পারবেন আর এখানে কিছু মোমো বিক্রি করার দোকান আছে খুবই চমৎকার আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন আর একটা না বললে নয় যে বাংলাদেশ ভিউ পয়েন্ট আমরা বারবার বলছি এখান থেকে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখা যায় বাংলাদেশের তামাবিলকে টেলিস্কোপের মাধ্যমে জনপ্রতি দশ টাকা নেয় ওনারা দশ টাকা দিয়ে আপনি চাইলে নিজের দেশকে বিদেশ থেকে বসে দেখার সুযোগ পেতে পারেন আপনারা যারা সেরাপুঞ্জি ঘুরতে আসবেন অবশ্যই বর্ষাকালে আসবেন বর্ষাকালে যদি না আসেন সেভেন সিস্টার ফলসের যে আকর্ষণটা এটা আপনাদের হৃদয় চুবে না কারণ হচ্ছে এর মূল আকর্ষণ হচ্ছে ষাটটি জলধারা যা আপনি বর্ষাকালে যখন আসবেন খুব সুন্দরভাবে দূর থেকে দেখতে পারবেন শীতকালে আসলে আপনি দূর থেকে সেভেন সিস্টার ফলসকে ভালোভাবে নাও দেখতে পারেন তাই যারা ঘুরতে আসবেন অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন এখানে দূর থেকে রাস্তার পাশে পর্যটকরা সেভেন সিস্টার ফলসের সৌন্দর্য উপভোগ করেন দাঁড়ায় দূর থেকে খুব সুন্দর একটা সুন্দর একটি ল্যান্ডস্কেপ দেয় যারা এই ভিউ পয়েন্টে আসবেন সেভেন সিস্টার ফলসটা দেখার জন্য এর পাশে পার্কিং সুবিধা আছে আপনারা আপনাদের রিজার্ভ করা গাড়িটা এখানে পার্কিং করার জন্য সুযোগ পাবেন সেভেন সিস্টার ফলসের আরেক নাম নহসিংথিয়াং জলপ্রপাত এই নো সিংতিয়ার নামটা আমার খুবই পছন্দ হয়েছে খুব ভালো লেগছে আমার আসলে আমরা যারা বাংলাদেশ বা বিভিন্ন অঞ্চল থেকে ঘুরতে আসি আমরা সবাই সেভেন সিস্টার নামে চিনি এই জলপ্রপাতকে এর আরেক নাম নহ সিংথিয়াং যেটা আসলে আমরা অনেকে যাই না নামটা আমার খুবই পছন্দ হয়েছে এটা একটা খাসিয়া বাসার নাম নহ সিংথিয়াং তো বন্ধুরা আজ নহ সিংথিয়াং জলপ্রপাত থেকে বিদায় নিচ্ছি আমি আকরামুল হক আগামীতে আপনাদের সাথে দেখা হবে মেঘালয়ের আরেকটা আকর্ষণ মুসমাই ক্যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখান থেকে বিদায় নিচ্ছি बॉटल का प्रेशर एकदम राइट फुल एकदम गिर रहा था